আয়াত যাবতীয় হামদুসানা আল্লাহ রবুল্লা আলমিনের জন্যে যার অফুরন্ত রহমতে আমরা আজকে সুন্দরতম পরিবেশে করোনা ভাইরাসের বিশ্বব্যাপী আক্রমণ হাত থেকে নিরাপদ থেকে আজকে মসজিদে জুমার সালাতে সুস্থ হালে অংশগ্রহণ করতে পেরেছি এজন্য সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ যাবতীয় দরুদ সালাহ সৈনবের সানে যিনি আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের সফলতার চিরন্তন পথ প্রদর্শন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সে শেষ নবী মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের জন্যই যাবতীয় দরুদ সালাদ আগেই বলে রাখি মহামারী থেকে বাঁচার উপায় হলো দুটা বহু আগে একটা শব্দ দিয়েছিলাম সুখী হওয়ার উপায় কী আজকে সেটাই মনে করে দিচ্ছি তকদির এবং তাবাক্কল মনে বিশ্বাস রাখবেন যদি তকদিরে থাকে ওই ভাইরাস আপনাকে ধরবে কোনো বেটার ঠেকাতে পারবে না আর যদি আল্লাহর ইচ্ছা না হয় তো ওই ভাইরাস মধ্যে বসে ডাক্তারি করলেও আপনার কিছুই হবে না ছিয়ানব্বই বছরের বৃদ্ধা করোনা ভাইরাসে আক্রান্ত হলো সুস্থ হারে ফিরে আসছে দেখা গেল হুইল চেয়ারে বয়স ছিয়ানব্বই বছর কেমন কি সম্ভব হলো অথচ চীনের প্রেসিডেন্ট জিং শিয়াং পিং যিনি আজীবন প্রেসিডেন্ট থাকার জন্য আইন পাশ করলেন ভয়ে তা ধারেই যাচ্ছে না উনি দূর থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে খবর নিচ্ছেন ডাক্তাররা ভয়ে যাচ্ছে না রুগীর কাছে পাঠাচ্ছে এখন রোবট রোবট মল্লিকে বাঁচলে কি এই ভীত কাপুরুষদের পিছনে যেহেতু আকিদা নাই ও তো নাস্তিক সব ওরা তো তোকদের বিশ্বাস করে না ওরা আল্লাহকেও বিশ্বাস করে না তোমাদের তো ভয় লাগবেই পৃথিবীতে সবচেয়ে সাহসী জাতি হলো মুসলমান কারণ মুসলমানরা তকদের বিশ্বাস করে কোনোই তক্কা তারা করে না ইসলামের প্রথম যুগে যাবতীয় বিজয়ের মূল ছিল এই বিশ্বাস এই বিশ্বাস শুধু আল্লাপাক মুসলমানদের ভাগ্যে দান করেছেন আমি আশা করব বাংলাদেশের কোনো মুসলমান এই ভাইরাসের তক্কা যেন না করে যদি মনের জোর বেশি থাকে ইনশাল্লাহ ভাইরাসের জোর কমে যাবে ও কিছুই করতে পারবে না আমাদের যারা দায়িত্বশীল আছেন সরকারের তাদেরকেও বলবো আপনারা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যান আল্লাহর হুকুম আছে চেষ্টা চালানোটাই চেষ্টা করবেন এ প্রসঙ্গে ছোট্ট একটি ঘটনা শুনে দিই ওমর ফারুকের আমলে ইরাকে দুর্ভিক্ষ নেমেছিল রাষ্ট্রপ্রধান হিসেবে উনি এসছেন ইরাক সফরে তৎকালীন সময় ইরাকে তিনি প্রধান সেনাপতি ছিলেন আবুবাইদের জর্রা তিনি বললেন আপনি দুর্ভিক্ষ পীড়িত এলাকা যাবেন ওমর বললেন না আমি ব্যাক করবো মদিনায় উনি বললেন আপনি কি তকদির বিশ্বাস করেন না আপনি মহামারীর ভয়ে চলে যাচ্ছেন মদিনায় তো ওমর জবাব দিয়েছিলেন জবাবটা আপনার মনে রাখবেন আমি এখান থেকে মদিনায় ফিরে যাওয়াটাও তকদির এখানে থেকে যাওয়াটাও তকদির ওমর ফিরে গেলেন আর ইনি থেকে গেলেন আবু বায়দা উনি মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলেন যখন আপনি থাকবেন মহামারী এলাকায় পালাতে পারবেন না আর যখন আপনি সেখানে যাওয়ার কোনো প্রয়োজন ঘটবে গেলেন না কিন্তু যদি থাকেন সেখানে পালানো যাবে না এটা তকদির বিরোধী হবে তো চীনের লোক তারা পালাবে না কিন্তু আমরা বাংলাদেশে আমাদের তো মাই এখন তো মহামারী তো নাই তো আমাদের সাবধানতা অবলম্বনে কোনো বাধা নেই বিষয়টা ক্লিয়ার হচ্ছে দেখুন এটাই কি এক কিছু পাগল আছে চুকি ঘরে বসে থাকে খাওয়া দাওয়া কিছু শোনো চেষ্টা করবে না কাজকাম করবে না তকদির যদি খানা থাকে খানা ঘরে চলে আসবে এই আর পাগলদের আর ব্যাখ্যা এটা কিন্তু তকদির ব্যাখ্যা নয় তকদির আপনাকে বলে নেই তুমি কাজকাম করো না ঘরে শুয়ে থাকো খাওয়া চলে আসবে সাপ নাকি মোটা মোটা সাপ সাপগুলো বসে থাকে না হাকে তাকাই থাকে সামনে আসবে ঘপকে ধরে ওই বিশ্বাসের অর্থ তকদির বিশ্বাস নয় তকদির বিশ্বাস অর্থ এই আল্লাহর বিধান মতো আপনাকে তকদির বিশ্বাস করতে হবে আল্লাহ যে বলতে পারা এই আমার বান্দা কোনো কাজটাম করো না রুজি তো ঘরে পৌঁছে দেবো তাহলে বসতেন তা আল্লাহ যেহেতু বলেছে ইনসান ইল্লা মা সা মানুষের চেষ্টার বাইরে কিছুই নাই অত আপনাকে চেষ্টা করে যেতে হবে চেষ্টা না করে গেলে ঘরে ঘরে ঘরে বসে দোয়া করবেন তাহলে আমার নবী যুদ্ধ টুদ্ধ কিছুই না করে কাবা ঘরে বসে গেলে দোয়াই করতো আখেরি মোনাজাত যদি ঢাকায় এত জোর হয় তাহলে নবীর দোয়া জোর হতো না আবুজালটা সব মুসলমান হয়ে যেত এত সস্তা না নবীর রসুল্লাহ মার খেয়েছে ময়দানে গিয়ে কর্ম করেছেন দোয়াও করেছেন অতএব তকদির জন্য ভুল ব্যাখ্যা না হয় আপনি অবশ্যই প্রতিরোধের চেষ্টা করুন সঙ্গে সঙ্গে সাবধানতা অবলম্বন করুন কিন্তু মানসিক শক্তি যেন দুর্বল না হয় তকদির উপরে বিশ্বাস যেন হারিয়ে না যায় আল্লাহ পাকের ইচ্ছা না হলে আমার কোনো শক্তি নেই কোনো ভাইরাসের আমার ক্ষতি করে আল্লাহ উপরে তাওকল রাখবেন মানসিক জোর সবচেয়ে বড় জোর বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যে যে কোনো রোগের এইটি পার্সেন্ট আরোগ্য নির্ভর করে তার মানসিক শক্তির উপরে এমনকি আমাশার রোগীদের সবসময় খালি বলে আমাশার জন্য আওম করে খালি ও খুব পেট ব্যথা খুব পেট ব্যথা ও জীবনে আমাশা সারবে না বলতে হবে তার আমাশা নাই পালাবে দেখবে না মনের জোরটা বড় জোর এই বড় জোর হবে যদি তকদির বিশ্বাসী হন যে তকদির বিশ্বাস না থাকে আপনার জোরটা কিচ্ছু হবে না দুর্বল ভীতু কাপুরুষ তো সিনিয়র প্রেসিডেন্ট এই মুহূর্তে আমাদের চাইতে ভীতু তাই না ও পালাইছে রাজধানী থেকে টেলিকনফারেন্স করতেছে যাওয়ার সমস্যা নেই ডাক্তার সাহেবের ভয়ে যাচ্ছে না পাঠাচ্ছে রোবট আল্লাহবাক বলছেন বিল হাসানা আহসান তুমি ডাকো মানুষকে তোমার প্রতিপালকের রাস্তায় প্রজ্ঞার সাথে এবং উত্তম উপদেশের মাধ্যমে জাদিল হুম বিল্লাতে ইয়ে আহসান তাদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পন্থায় ইন্ন হো আনো বিমান দল্লা আনসাবিলি নিশ্চয়ই তোমার প্রতিপালক সবচেয়ে সর্বাধিক অবগত কে তার রাস্তার থেকে চলে গেছে কে পথচ্যুত হয়েছে সে সম্পর্কে তিনি ভালো করে খবর রাখেন ও আলমবিল মুহতাদিন তিনি সর্বাধিক অবগত কে হেদায়ত প্রাপ্ত হয়েছে তোমার দায়িত্ব স্রেফ পৌঁছে দেওয়া হেদায়তের মালিক তুমি নও আল্লাহ রসুলের চাষা যখন মারা যাচ্ছেন আবু তালেন যিনি তার বলা যেতে পারে নবতের জীবনে একটা ঢাল স্বরূপ ছিলেন মৃত্যুকালে বারবার বলছেন চাষা আপনি অন্তত কলমাটা পড়ুন তাহলে কে আমাদের মাঠে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো ওদিকে চাষার ভাইয়েরা অর্থাৎ আবু জাহাল বা অন্যেরা বসে আছে হে আব্দুল মুতালেব তুই মরার সময় তোমার বাপদাদার ধর্ম পরিত্যাগ করবা ওদিকে ভাইদের কান ভাঙানি এদিকে ভাতিজার আর্তনা চাষা একটু দোয়াটা পড়ে যান একটু কলমাটা পড়ে যান অবশেষে ভাইদের কান ভাঙনাটি বিজয়ী হলো উনি বললেন আনা আলা দিনে আব্দুল মোত্তালেব আমি আব্দুল মোত্তালেবের দিনের উপরেই মৃত্যুবরণ করিলাম কাপড় হয়ে গেল কাফর অবস্থায় মৃত্যু হয়ে গেল পর একদিন ইবনু আব্বাস বললেন হে আল্লাহ রসুল আপনাকে যিনি এত সেভ করেছেন এত সাহায্য করেছেন আপনাকে সাহায্য করার বিনিময়কে তিনি জাহান নামে একটু স্বস্তি পাবেন না তখন তিনি বলেছিলেন দেখুন আমার চাষার কারণে নয় আমার শ্রেষ্ঠ নবতের কারণে আমার সম্মানে শুধুমাত্র আল্লাহ পাক তাকে জাহান্নামের সর্বনিম্ন স্তর থেকে উঠিয়ে উপরে এনে দিয়েছেন যাতে তার পায়ের শুধুমাত্র দুই একজোড়া জুতার আগুনের জুতা পরানো হবে এটাই তার মাথার মগজ টকবকে ফুটছে সবচেয়ে হালকা শাস্তি হলো নামে এইটা এটা আবু তালেবের হবে কারণ উনি শেরিক করে মরেছেন শেরকের কোনো ক্ষমা নাই যতই আমার চাচা হোক কোনো কাজ লাগবে না এটা দিয়ে বোঝানো হয়েছে যে সাধ্যমতো দাওয়াত দিয়েও যদি তকদিরে হেদায়ত না থাকে সে হেদায়ত হয় না ওটি আল্লাহ বলছেন ইন্ন রব্বাকে তোমার প্রতিপালক সর্বাধিক অবগত কে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে অহু আলম বিল মোহতাদিন তিনি সর্বাধিক অবগত কে সত্যিকার হেদায়ত প্রাপ্ত হয়েছে সমস্ত লোক যে হেদায়ত প্রাপ্ত হবে এই আশা করাটা বৃথা এ বিষয়ে আল্লাহ রসুলের হাদিস হচ্ছে এই লাইয়াতিয়ান্না আলা উম্মদে কামাইয়াতিয়ান্না আলা বনিস রাহিনী আমার উন্মতের অবস্থা এরকম হবে যেমন বনুস্টেলদের অবস্থা হয়েছিল ইহুদেরা একাত্তর দলে বিভক্ত হয়েছিল নাসারারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উন্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে এই একাত্তর বাহাত্তর তিয়াত্তর ভাষাটিগুলো হচ্ছে আরবি বাকৃতি অনুযায়ী অগণিত এবং অসংখ্য বোঝানোর জন্য নির্দিষ্ট যে তিয়াত্তর দলেই বিভক্ত হয়েছে না তিয়াত্তর হাজারও হতে পারে সারা পৃথিবী মিলিত কত হতে ঠিক নাই বাংলা শাহুল্লা মহাদুদ্দলের হিসাব মতে বাংলাদেশে তরিকার নামে চারটা কাদেরিয়া চিস্তিয়া মজদ্দিয়া একটা যেন কি নকশবন্দিয়া আর এই তরিকা ভেঙে আরও হচ্ছিল দুশো তরিকা আছে দেহতত্ত্বের নামে অত এদেশের মুসলমানদের ভাঙতে ভাঙতে আমরা সরকারের হিসাব আমাদের পত্রিকা অনুযায়ী জেনেছি দু উনিশশো সালে বাংলাদেশে খালি পীরের সংখ্যা দুই লক্ষ দুই লক্ষ আটানব্বই হাজার এটি ওয়ানে দুই লক্ষ আটানব্বই হাজার হয় তো এতদিনে আর বাড়েনি যত পীর তত দল আর কোনো মরিদ কোনো মরিদের সঙ্গে মিল নেই অতএব শুধুমাত্র চার মোজাব যে মুসলমানদের বিভক্ত এটা না অসংখ্য দলে উপদলে বিভক্ত এটা হবেই এটা আল্লাহ রসুল বলে গেছেন অবশ্যই আমার এই দুর্দশা হবে যেটা ইহুদিন আসালদের হয়েছিল সাহাব আকরাম জিজ্ঞেস করলেন তাহলে কে বাঁচবে কে জান্নাতে কে যাবে উনি সরাসরি নাম বলার নেই কিন্তু বৈশিষ্ট্য বলে গিয়েছেন মা আনা আলাইহে ওয়াসাহাবি আলিয়ম আজকের দিনে আমি এবং আমার সাহাবিরা যে তরিকার উপরে আছি আগামী দিনে যারা এই তরিকায় থাকবে তারাই মাত্র মুক্তি পাবে আর সব জানাও চলে যাবে এবার ঠেলা সামলাম নবীদের তরিকার সবচেয়ে সনিষ্ঠ অনুসারী ছিলেন সাহাবাহিক রাম তারা ছিলেন তার ডাইরেক্ট স্কুলের ছাত্র তারা যা করেছেন সেটা তার অনুমতিক্রম যেটা করেছেন মানে জীবদ্দশায় সেটাই কিন্তু মূল ইসলাম এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হলো অনেক বিষয়ে উনি একটা মৌলিক জবাব দিতেন দেখো মালাম এখন দিন আনফি আহাদ নবী সাল্লাম ওয়া সাহাবি পালাইসাল ইয়মা দিন যে বিষয়টি আল্লাহ নবী এবং তার সাহাবিগণের জমানায় দিন হিসেবে গৃহীত ছিল না আজকের দিনে সেটা দিন হিসেবে গৃহীত হবে না চূড়ান্ত কথা বলে দিয়েছেন ইমাম শাহফিকে জিজ্ঞেস করা হলো উনি জবাব দিলেন এজা বরাদাল আসার বাতাল বাদারও যখনই হাদিস পাওয়া যাবে তখনই তোমার রায় কেয়াস যুক্তি বুদ্ধি সব বাতিল হয়ে যাবে যারা এই নীতির উপরে চলবে তারাই মাত্র মুক্তিপ্রাপ্ত হবে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বখারি ইয়াজিদ বিন হারুন এনাদেরকে জিজ্ঞেস করা হলো ওনার জবাব দিলেন ইল্লাম এখনও আহরুল হাদিস ফারা আদরা আদরি মানহম যদি তারা আহরুল হাদিস না হয় তাহলে আমি আমরা জানি না তারা কারা চূড়ান্ত জবাব পঞ্চম শতাব্দী হিজুরের মুজাদ্দিদ ইবন হাজাম আন্দালুসকে জিজ্ঞেস করা হলো উনি জবাব দিলেন দেখো আহলুসুন্নত জামাহ আল্লাদিন নাজকুরহম আহলুল হক ফাইনহম সাহাবা রিজারুল্লাহ আলাইহিম ওমান সালাকা নাহজ মিন কেবার তাবেইন رحمة الله عليهم ثم أهل الحديث ومن تبعهم تبع نهج من الفقهاء جيلا فجيلا إلى يومنا هذا ومن اتبعهم من العوام في شرق الأرض وغربها رحمة الله عليهم أجمعين দেখো আহলে সুন্নত জামাত যাদেরকে আমরা আহলুল হক বলি সত্যপন্থী বলি তারা হলেন সাহাবাই কেরাম অতঃপর তাবিউনে এজাম অতঃপর আহলুল হাদিস অতঃপর তাদের অনুসারী ফকি যারা অতঃপর তাদের অনুসারী আওয়াম সাধারণ মানুষ সাকেলার যে অকার বিহা পৃথিবীর প্রাচ্য হোক আর প্রতীচ্য হোক যেখানে তারা বসবাস করুক না কেন ইমাম বড়পীর আব্দুল কাদের জিলানিকে জিজ্ঞেস করা হলো এরা কারা এই দলটি কারা তিনি বললেন আহলে সুন্নত জামা ফলা ইসমাল হম ইল্লা ইসমুল ওয়াহদিন সাহাবুল হাদিস আহলে জামাত সেই দল আর তাদের অন্য কোনো নাম নেই আহলুল হাদিস ছাড়া বলুন আলহামদুলিল্লাহ আমাদের বইটাতে আহলে চন্দ্র কী কোনো বইটাতে এরকম পনেরোটা রেফারেন্স দেওয়া আছে খেয়াল করে দেখবেন সকল জ্ঞানীগুণী মানুষের কাছে এক বাক্যে তারা আহলুল হাদিস কিন্তু দুর্ভাগ্য পরবর্তীকালে সংস্থার কার্যক্রম না থাকাতে আহরুল হাদিসরাও এখন বেদাতি হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে তাদের জীবনের বিভিন্ন দিক ও বিভাগে হাদিস বিরোধী বহু আমল ঢুকে পড়েছে এক্ষেত্রে করণীয় কি শুধু নাম নিয়ে বসে থাকতে হবে না কোনো কাজ করতে হবে সংস্কার প্রচেষ্টা অব্যাহত থাকলে এটা আমাদের হতো না আমাদের যারা পূর্বসূরি ছিলেন আমাদের বাপদাদার পূর্বপুরুষ যারা ছিলেন এই কুসংস্কারচ্ছন্ন বাংলাদেশে তারা ব্যাপক কাজ করেছিলেন পূর্ব মহাদেশ ব্যাপী তাদের আন্দোলন ছিল সেখানে তাদের দাওয়াতে হাজার হাজার মানুষ সম্বিত ফিরে পেয়েছিল অনেক ওলামায়িক কেরাম দিক ফিরে এসেছিলেন পরবর্তীকালে সে যোগ্য নেতৃত্ব না থাকাতে দাওয়াত স্তব্ধ হয়ে যাওয়াতে বরং বলা যেতে পারে ধীর গতি হওয়াতে মানুষ আবার ফিরে গেছে বেদাতের দিকে কারণ শির্ক বেদাতের পিছনে শয়তানের বসা থাকে শির্ক বেদাত খুবই মজাদার জিনিস খুবই মজা এত সুরিলা কণ্ঠে যখন আপনাকে দলবদ্ধ মনোজাত করা হবে অন্তরটাকে খুলে যাবে না সালাদ চার রাত পড়তে আপনার চার মিনিট বা পাঁচ মিনিট সময় লাগে কিন্তু সে যখন দলবদ্ধ মনোদাত শুরু হয়ে যায় সকলে মিলে আমিন আমিন বলে মনটা কতই যে ভালো লাগে ওর যে দশ মিনিট কিন্তু বিশ মিনিট যদি হয় তাও সমস্যা নেই উর্দু ফার্সি বাংলা যদি ইমাম যদি ভালো যোগ্য লোক হয় তো ওই মনোজাতই আপনাকে কাহিলকে ফেলে দেবে লোক সারাত বাদ দিয়ে মনোজাত নিয়ে ব্যস্তই পড়বে অথচ এটা সুন্নত না এটা বেদাত আহলেসের মসজিদে এটা থাকে না আস্তে আস্তে এটাও ঢুকে পড়ছে আমাদের মধ্যে সব জায়গাতে উদাহরণ দিলে তো আপনার খারাপই লাগবে আজকে মানুষের মৃত্যুর পরে সাধারণত দিলটা নরম থাকে আর সেই সময় শেরিক বেদাতগুলি বেশি হয় শুরু থেকেই বেদাত শুরু হবে মরার থেকেই শুরু হয়ে যাবে এই সুযোগে আমাদের সমাজে বহু শেরিক বেদাত ঢুকে গেছে এই শেরিক বেদাত দূর করা দায়িত্বশীল ওলামাই কেরাম তারা সামাজিক কারণে হোক বা যে কোনো কারণে হোক জানলেও অনেক সময় বলেন না দুর্বলতা তাদের মধ্যেও আছে ফলে সমাজ সংস্কারের গুরুদায়িত্ব পালন করতে ওলাম একরাম অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন অধিকাংশ ওলামা একরামের মধ্যে দিন আছে কিন্তু হুঁশ কম দ্বিতীয়ত প্রচুর পারিপার্শ্বিকতার কারণে সাহস কম কে রেস্ট নেবে চাকরি হারানোর জন্য ইমামতের চাকরি করে সবাই সম্মান করে মার্শাল্লাহ জুমার পরে ঘুরে বসলেই নজর নিয়াজের হিড়িক পড়ে যায় একটু ফু দিতে পারলেই পকেট ভরে যায় এই সুন্দর সুযোগকে হারায় আর যদি আমার কণ্ঠ ভালো থাকে যদি একটু মিলাদ পড়ে দিই জিলাপি তো হবেই সঙ্গে টাকা ভরে যাবে পকেট ভরে যাবে এই সুযোগ থেকে হারাটা খুব কঠিন আর এখন শুরু হয়েছে ওয়াজের ব্যবসা যদি ভালো ওয়াজ করতে পারেন তো আপনার কোনো সমস্যা নেই গাড়ি বাড়ি সবই হবে এই সব ধরনের লোভনীয় প্রস্তাব চারদিকে রাখুন আর সমাজ সংস্কারটা একদিকে রাখুন সংস্কার করলে যদি সব হারাতে হয় কজন আলেম আসেন যে তিনি সব হারাবেন এখানে গিয়ে আসলে হাদিসটা মনে রাখবেন ক্ষুধার্ত একদল শাক পালের উপরে রাখালবিহীন একদল শাক পালের উপরে ক্ষুধার্ত দুটা নেকড়ে যত না বেশি ক্ষতিকর মাল ও মর্যাদার লোভ তার চাতে বেশি ক্ষতিকর এই হাদিসটা সবসময় মনে রাখবেন মাল ও মর্যাদার লোভ আলমদেরও হবে জাহিলদেরও হবে সবারই হবে এই লোভ থেকে বেঁচে থেকে স্রেফ সংস্কারের কাজ করা এখলাসের সাথে খুবই কঠিন কিন্তু এটা করতেই হবে যদি আমরা আহলে সুন্দর জামাতের অন্তর্ভুক্ত হতে চাই সত্যিকার অর্থে আহলুল হাদিস হতে চাই সর্বোপরি যদি সত্যিকার অর্থে কে আমাদের দিন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আপনাকে যে কোনো মূল্যে নিজের আকিদার জীবন এবং আমলের জীবন দুটাকে পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে পরিশুদ্ধ করতেই হবে আর এই পরিশুদ্ধতার রাস্তা হলো দুটা দাওয়াত যাকে আমর বিল মাহরুফ বলা হয় জেহাদ তো বাতিল সঙ্গে আপোষ না করা খুব কঠিন এটা নাইয়াল মনকার যাকে বলা হয় এই সাথে যোগ হবে মানুষকে সবসময় বলা পরিচর্যা করা এজন্য প্রয়োজন হয়ে যাচ্ছে সেখানে সংগঠন একদিন এটা ওয়াশ করে দিলে আপনি চলে গেলেন আর কোনো খবর নেই আপনার সাথে দেখা সাক্ষাৎ নেই সংগঠনের মাধ্যমে প্রতি মুহূর্তে আপনাকে পরিচর্যা করার সুযোগটা পাওয়া যায় এবং আপনি বাধ্য থাকেন আপনার আমিরের কাছে বা আপনার নেতার কাছে ভুল হলে আপনাকে ধরে দেয় আপনার প্রতি সবচেয়ে সহানুভূতি থাকেন তিনি এজন্য মানুষ সমাজবদ্ধ জীব ইচ্ছা হোক অনিচ্ছা হোক সবাই কিন্তু একটা একটা সংগঠনের মধ্যে যুক্ত থাকেই আর এই সংগঠন যদি সত্যিকার অর্থে দিনই সংগঠন হয় এক কথা বলি যদি আহলাদের সংগঠন হয় তাহলে ওই ওই নেতা আপনাকে সব কাজেই করেন হাদিস অনুযায়ী নির্দেশনা দিবেন আর যদি বেদাতি ইসলামী সংগঠন হয় তো ওই নেতা আপনাকে হাদিস থেকে সরিয়ে নেবেন ফলে আপনার লাইফটা শেষ হয়ে যাবে এই সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাজ সংশোধন করা সম্ভব শুধুমাত্র একটা বক্তৃতা দিলে তো সংশোধন হবে না এটা তো ঘরে বসে ইউটিউব দিয়ে করা যায় যদি এটাই সম্ভব হতো তা আল্লাহ রসুল কাবাঘরের মাতা যেখানে নিরাপত্তার সর্বোচ্চ স্থান হচ্ছে কাবাঘর পিতৃহন্তাকে পেলেও সেখানে জাহেলে আরবরা তাকে মারত না প্রতিশোধ দিত না যেন এটা আল্লাহর ঘরের সে আশ্রয় নিয়েছে আমার নবী যদি সেখানে বসে দাওয়াত দিতেন ওনার ওহদের ময়দানে দাঁতও ভাঙত না আর যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত ঝরতো না কিন্তু উনি বুঝছিলেন যে না এখানে বসে দাওয়াত দিতে হবে না মানুষ তো লাখে লাখে মানুষ আছে ময়দানে আছে সেই মরুভূমিতে আছে কোথায় সেখানে আমাকে যেতে হবে তিনি মানুষের কাছে গিয়েছেন গালমন্দ খেয়েছেন অপবাদ সহ্য করেছেন তাদের কাছে দিনের দাওয়াত দিয়েছেন বেলাল হাফসি সোহেব রুমি সালমান ফারেসি ইবনে মাসুদ এরা কেউ কিন্তু কোরআশি নন দূর দূরদরাজ থেকে এসছে সালমান ফারেসি পার্শ্ব থেকে গিয়েছে সোহেব রুমি রোম থেকে গিয়েছে বেলাল হাফসি আফ্রিকা থেকে এসছে সারা দেশে সারা দুনিয়ার মানুষের কাছে তিনি গিয়েছেন তাদেরকে দাওয়াত দিয়েছেন তারা দিনের দাওয়াত কেউ কবুল করেছে কেউ কবুল করেনি এমনি করে করে মদিনার দশ বছরে আড়াই বছর তিনি জেহাদের ময়দানে কাটিয়েছেন মানুষের গালি খেয়েছেন তথাপি কিন্তু পিছান নেই মৃত্যুর দুদিন আগ পর্যন্ত তিনিও রোম সম্রাটের বিরুদ্ধে মুসলমানদের পাগড়ি পরিয়েছেন সেখানে একজন গোলামকে করলেন সেনাপতি ওসমা জায়দ মাত্র আঠারো বছর বয়স তখন বড় বড় সাহাবি যারা ছিলেন তারা বলেন এটা কেমন হলো আমার একটা মুরব্বীরা তার অধীনস্থ সৈন্য যুদ্ধ করবে এটা কেমন হলো তাছাড়া কোরআশ বংশের আভিজাত্য তো আছেই আনসারদের আভিজাত্য আছে আর তো গোলামের বেটা গোলাম আমার বাপও ছিলেন জায়দ বিন তিনিও ছিলেন কৃষ্ণ দাস আল্লাহ নবী ধমক দিয়ে বললেন তোমাদের মধ্যে এখন পর্যন্ত সে জাহিলেতেরই আছে আমি তাকে নিজ হাতে পাগড়ি পরিয়ে দিলাম যাও বেরিয়ে গেলেন যুদ্ধে জয় কয়েক মাইল যাওয়ার পর শুনলেন আল্লাহ রসুল অবস্থা খুবই খারাপ ব্যাক করলেন আল্লাহ রসুল মৃত্যু হয়ে গেল মৃত্যুর পর খলিপ হলেন আবুবাকার প্রশ্ন দাঁড়ালো রোমক সৈন্য সীমান্তের চারিপাশে এই অবস্থায় রসুল মারা গেছেন এই অবস্থায় যদি রাজধানী থেকে সৈন্য সরিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় রাজধানী সেনাশূন্য হয়ে যাবে অরক্ষিত হয়ে যাবে অতএব হে আবুবাকার আপনি এখন সেনাপতি ওসমান বেগকে বাইরে পাঠাবেন না উনি পরিষ্কারভাবে বলে দিলেন আমার রসুল যে হাত দিয়ে সেনাপতির মাথায় পাগড়ি পরিয়েছেন আমি তার গোলাম হয়ে কখনই সে পাগড়ি খুলে নিতে পারি না যাও আল্লাহর নাম করে আল্লাহর হাতে জয় করাতে নির্ভর করে এই আকিদা আল্লাহ তাকে এমন সাহায্য করলেন রোম সাম্রাজ্য কোথায় পালিয়ে চলে গেল বিজয় দোষী ফিরিলেন রাজধানীতে ইসলাম সবসময় এমনি করে আকিদা সম্পন্ন নেতা খুঁজেছে আপসীন ব্যক্তিত্ব আল্লাহর নির্ভরশীল ব্যক্তিত্ব তার মাধ্যমে আল্লাপাক তার দিনকে যুগে যুগে পরিশুদ্ধ করেছেন পরিচর্যা করেছেন এবং অবশেষে বিজয় দান করেছেন আহলেদিস আন্দোলন ধীরে ধীরে মক্কার পবিত্র জমিন থেকে বেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এমনি করে এই উপমহাদেশে দুইশো পঁচিশ জনের তালিকা আমাদের কাছে আছে যার মধ্যে সতেরো জন সাহাবি ছিলেন যারা উম্মত দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন আঠারো জন এসেছিলেন আমার থিসিসের সব নাম অধিকাংশ তালিকা দেওয়া আছে বাংলাদেশের রোহিঙ্গা রাজকে যারা এসছে রাহামি রাজা এই প্রথম আল্লাহ রসুলের জন্য হাদিয়া স্বরূপ এক কলস আদা পাঠিয়েছিলেন হাদিসটা সনদ জনে জয়ী হলো খবর হিসাবে ঠিক আছে সে যুগে এগুলি হতো সারা পৃথিবীতে দিন ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের লোক সর্বপ্রথম ইসলামের দাওয়াত পেয়েছে আল্লাহ রসুলের জমানাতেই ব্যবসাগত কারণে আরব বণিকরা এডেন জেদ্দা বন্দর থেকে বেরিয়ে চীনে ব্যবসা করত একটা জয়ী হাদিস আছে না উতলুল ইলমা আলাউবিস সিন তোমরা এলম তলাশ করে যদিও চীনে যেতে হয় সনদ জয়েব নিঃসন্দেহে কিন্তু খবরটা তো ঠিকই তো তখন ব্যবসা হতে ইতিহাস তো তাই বলে তখন ব্যবসা হতো ওইভাবে চীন পর্যন্ত যদি ব্যবসায়িক কাপেলা চিটাগাং হয়ে যেত সিটিয়াঙ্গের ওখানে এখনও দেখবেন কদম রসুল নাম আছে জাহাজ ভাঙ্গার ঘাট আছে অর্থাৎ অনেক জাহাজ এখানে ভেঙে পড়েছিল তাদের নামে হয়ে গেছে জাহাজ ভাঙ্গার ঘাট সেই সমস্ত অ্যারাবরা দেশে বসবাস করে এবং তারা মুসলমানদের সঙ্গে মেয়েদের সঙ্গে বিয়ে করে এখানে থেকে গেছে সিটিয়াঙ্গের লোকদের মধ্যে দেখবেন আরবি টোনটা সবসময় বেশি ওরা ন ন ন করে বেশি আরও খেয়াল করে দেখবেন যে রোহিঙ্গা যাদেরকে বলছি আমরা এরা আরাকানে বস্তি স্থাপন করলো এবং তৎকালীন সময় রাজাদেরকে বৌদ্ধরা কিন্তু আমাদের পরে এসছে তাদেরকে বললো আমরা মুসলমান আমরা আমাদের আমিরের অধীনে শাসিত হব আপনার রাষ্ট্রের কোনো ক্ষতি আমরা করব না আমরা ব্যবসা করে খাই আর আমাদেরকে আমাদের ধর্মকর্ম করার জন্য স্বাধীনতা দিন তিনি বললেন তো ওয়েলকাম কোনো সমস্যা নেই আপনারা আপনাদের ধর্ম পালন করলে কী একটা বাধা দেবে তাদের নিজস্ব আমিরের অধীনে তারা সে বসবাস করতেন একসময় তারা বাঙালি বাংলা শিখলেন এখনও বাংলার রাজধানী ছিল মূলত আরাকানে সৈয়দ আলাউল বিখ্যাত বাঙালি বাঙালি কবি সব এখন যেমন ঢাকার রাজধানী তখন ছিল ওই ওখানে ছিল রাজধানী দুর্ভাগ্য সবই আজকে হারিয়ে গেছে আমাদের সেই দিন ফিরিয়ে আনতে গেলে আবার ওই রকম প্রচেষ্টাতে প্রয়োজন আছে বাংলাদেশের সর্বত্র এখন পর্যন্ত একটা কথা চালু আছে কোনো জিনিস হারিয়ে গেলে আমরা বলি জিনিসটার হদিস পাওয়া গেল না মানে এদেশের মুসলমানরা একসময় হাদিস না বলে কোনো কাজই করতো না এমনকি আমার থিস আমি দেখেছি একজন জিনিস জীবনে খরবুজা খাননি বিহারের ইহিয়া সোনার সোনারগাছার কর্তব্যস্থ ছিল সোনারগাঁ ছিল ইউনিভার্সিটি বাইশ বছর তিনি পড়িয়েছেন আল্লামা আবু তামা বোখারি বাংলাদেশই একমাত্র গৌরবধন্য দেশ যেন সর্বপ্রথম বুখারি ও মুসলিমের দর্শ হয়েছে দীর্ঘ বাইশ বছর ধরে আর এজন্য বাংলাদেশে আহলেদের সংখ্যা সবচেয়ে বেশি শুধু উপমহাদেশেই নয় প্রায় ওয়ার্ল্ডের মধ্যে আহলেদের নামে সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে বাংলাদেশে এটা আল্লাহ পাকের বিশেষ মেহরবানি মূলত এর মধ্যে অবদান হচ্ছে আল্লাহ সারফুদ্দিন আবু তাওয়ামার যিনি তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে মারা গেছেন সোনার গাছে আমি নিজে তার কবর দেখে আসছি আল্লাহ পাক কীভাবে তাকে সেভ করেছেন পাশের বেদাতিদের কবরগুলো পূজা হচ্ছে ওনার কবরটায় কোনো পূজা পার্বণ নাই সেরকম একটা কবর বসে আছে আল্লাহ তুমি দিনদার হকপন্থী আহলেজকে তুমি এমনি করে বাঁচিয়ে দিলে পাশের সব কবরগুলো কবর হচ্ছে নজর নিয়ে হচ্ছে কত কি আগরবাতি মাতি মেলা কিছু ওই কবরে কিছুই নাই আল্লাহর পক্ষ থেকে অলক্ষ থেকে তার কবরকে আল্লাহ শরীফ বেদার থেকে হেফাজত করেছেন আল্লাহ আমাদের কবর যেন হেফাজত করেন উনি করে এই জন্য বাংলাদেশে বসবাস করে আমরা গৌরব বোধ করি বিদেশ যখন যাই আমরা দেড় তিনভাবে ভাষণ দিই কিসের লম্বা লম্বা কথা বলো তাহলে দেখো বাংলাদেশে যাও এই দেশের এই ঐতিহ্য ফিরিয়ে আনাটাই এটা ইমানি ঐতিহ্য আমাদের বড় দায়িত্ব ছিল কিন্তু এই দায়িত্ব আমরা পালন করিনি এখানে বাধা হলে মূলত চারটা প্রথমত আমাদের পরিবার আমাদের বাধা দেয় আজকে আহলেজ হওয়ার জন্য বহু পরিবারকে কীভাবে নির্যাতন করা হচ্ছে ইতিহাস আপনারা অনেকটা জানেন আর আমরা তো প্রতিনিয়ত শুনছি এগুলো দুই নম্বর হলো আমাদের সমাজ নেতা যে সমাজে বসবাস করি সমাজ নেতার অধিকাংশ বেদাতি তারা বেদাতে খুব ভালোবাসে সবাই সম্মান করে সমাজ নেতাকে স্যালুট দেয় সালাম করে সমাজ আহালেজের বাচ্চা হলেও কিন্তু তার মধ্যে দুর্বলতা আছে তিন নম্বরে ধর্মনেতা ধর্ম নেতারা যত না বেশি ধর্ম জানেন তার চেয়ে বেশি ধর্মের দাবি করেন যার ফলে ধর্ম পালন করুক না করুক তারাই ধর্ম নেতা যখন তাদের প্রচারিত ফতার বিপরীত কোনো কথা তারা শোনেন সঙ্গে সঙ্গে খেপে যায় আগুন হয়ে যায় ফলে তারা শত্রু হয়ে যায় হকপন্থী কোনো আলমকে তারা বরদাস্ত করতে পারে না আর সর্বশেষ হলো রাষ্ট্রনেতা এটা তো করবেই রাষ্ট্রনেতারা দেখে কোন দিকে জনসংখ্যা বেশি সাপোর্ট বেশি তো বেদাতিদের সাপোর্ট হলে বেদাতকে তারা সাপোর্ট দেয় যত কবর মাজার বাংলাদেশে বেঁচে আছে সব সরকারের সাপোর্টের কারণে বেঁচে আছে শেরেক বিদাতগুলি বেঁচে আছে সরকারের সাপোর্টের কারণে বেঁচে আছে সরকার সাপোর্ট না দিত কোনো শেরেক বিদাত বাংলাদেশে থাকতো না এই চারটা মৌলিক বাধাকে ডিঙিয়ে আপনাকে হক কবুল করতে হবে এই সাহস কজনের আছে পরিবারের বাধা ডিঙাতে হবে সমাজের বাধা ডিঙাতে হবে হজুরদের ফতোয়া বিরোধিতা করতে হবে সর্বোপরি সরকারের বাধা ডিঙাতে হবে চার চারটা বাধা ডিঙিয়ে আপনি একটা সৈয়াদিস আমল করবেন এই পাটা বুকের বুকের পাটা কয়জনের আছে যদি আমাকে জান্নাতে যেতে হয় তো আমাকে অবশ্যই ওই রিস্ক নিতে হবে no risk no game no risk no জান্নাত সোজা কথা আপনাকে অবশ্যই যে কোনো মূল্যে পবিত্র কোরআন ও সৈয়দ আলোকে জীবন গড়তে হবে আর এই গড়তে গেলে আপনি একা পারবেন না একা তো আপনাকে উড়িয়ে দেবে পাত্তায় থাকবে না এইখানে কি আল্লাহ রসুলের কড়া নির্দেশ আহমর কুম্বে খামসুন জাম আল্লাহ আমার বিহীন না আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছি পাঁচটি বিষয়ের মনে রেখো আল্লাহ আমারানি না আল্লাহ আমাকে এইগুলো বলার নির্দেশ দিয়েছেন আল জামা প্রথম তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো খবরদার একাকি নয় এক এক হলেই শেষ হয়ে যাবো আপনি হকপন্থী হক মাসবে কী করে সাথে থাকতে হবে না আপনাকে আপনি যদি শক্তিশালী না হন দুর্বল মোমিন তো টোকাশালার মতো আল মোমিন কবি আহাবুল্লাহ মোমিন মমিন দঈফ আল্লাহ রসুল বলছেন শক্তিশালী মোমেন আল্লাহর নিকটে অধিকতর প্রিয় দুর্বল মোমেনের চাইতে আপনি একাকি কত শক্তি রাখেন দশজনের সামনে আপনাকে অবশ্যই জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে আল্লাহ রসুল বলছেন দেখো আল জামাত রহমতুল ফোরকাত আজাব জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন আর বিভক্ত জীবন বিচ্ছিন্ন জীবন হচ্ছে আজাবের জীবন চারটি শব্দে একটা হাদিস তিনি আরও বলছেন মানে আরাদা বহুবুবতা জান্নাত এল এলজামের জামা যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করে নেয় এসব হাদিস আহলে সে মানে না প্রত্যেক আলেম এক একটা আমির কার তকা নেই অধিকাংশ ভাগ্যে এই অভিশাপ আমাদের ঘটে গেছে খালি জামাত ভাঙার বুদ্ধি জামাত গড়ার বুদ্ধি কার মাথা নাই এরপরে অস্তামায় তা আমিরের কথা শোনো শুধু শুনি পালাই না তা মেন এরপরে যদি এখানে দিন মানতে তোমার বাধাগ্রস্ত হও মনে করো তুমি ছড়াই এলাকা আবদুল্লাহ ওয়াসে আল্লাহ জমির বহু প্রশাস্ত অনুযায়ী চলে যাও হিজরা হিজরত করো ও জিহাদ ইসাবিল্লাহ শুধু পালাইতে হবে না তোমাকে আল্লাহ রাস্তায় জিহাদ করতেই হবে প্রতিবাদ করতেই হবে অন্যায় প্রতিবাদ করেই যাবে করতেই হবে কোনো বাদ বুঝতেই হবে না হক কথা বলার সাহস যেমন থাকে না তাদের কখনোই হক প্রতিষ্ঠা লাভ করতে পারে না এই পাঁচটা নির্দেশ আল্লাহ রসুলের আছে এবার তিনি বলছেন যে ব্যক্তি জামাতবদ্ধ জীবনে ছিল অথচ বেরিয়ে গেল তার গর্দান থেকে ইসলামের গণ্ডি বিচ্ছিন্ন হয়ে গেল অর্থাৎ আনুগত্যের গণ্ডি বিচ্ছিন্ন সে কাফের হবে না কিছু পথভ্রষ্ট হয়ে গেল এবং তা আবে দাওয়াল জাহেলিয়া এখান থেকে বেরিয়ে গেছে জাহিলিয়াদের দিকে মানুষকে আহ্বান করল ফহমের দোসা জাহান্নাম সে তখন জাহান্নামীতে দলভুক্ত হবে ওয়াইন সামা ওয়াসাল্লাহ জামা আন্ন মুসলিমুন যদিও তিনি শ্যাম পালন করেন সালাত আদায় করেন এবং ধারণা করেন যে আমি একজন মুসলিম এই যে কঠিন হাদিস আপনি শ্যাম পালন করছেন সালাত আদায় করছেন মার্শাল্লাহ পাক্কা মুসল্লি লাভ হবে না যদি আপনি জীবন যাপন না করেন আহলাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের হকপন্থী মানুষকে জামাতবদ্ধ জীবন যাপনের আহ্বান জানিয়েছিল আজ থেকে বিয়াল্লিশ বছর আগে আটাত্তর সাল থেকে ঢাকা রাজধানী থেকে আর এইটা করতে গিয়ে দীর্ঘ যাত্রা পথে আজকে আমরা এসে গেছি এমন এক পর্যায়ে যে এই হকপন্থী জামাত যত ভাঙা যায় তত ভালো ষড়যন্ত্র চক্রান্ত শুরু থেকে আসে আপনারা সবাই জানেন এইখানে ঘটে গেছে এই মার্কাজে দুই সালে বাইশে ফেব্রুয়ারি গভীর রাত্রিতে ঘুমন্ত মানুষগুলোকে ডেকে তুলে কারাগারে নিক্ষেপ করে দিয়েছে আমাদেরকে অপরাধ কি আমরা নিজেরাই খবর রাখি না সেটাতেও তারা পরাজিত হয়েছে কিছুই করতে পারে এখন আবার শুরু হয়েছে আরও ভাঙতে হবে যেন আহলাদিস আন্দোলনের দাওয়াত বাংলাদেশকে দিতে না পারে মানুষ যখন না থাকবে আপনার সাহায্যকারী না থাকবেন কাজ কি দিয়ে সাহায্য শূন্য হয়ে যাবে এক সময় আস্তে আস্তে আন্দোলনটা মরে যাবে তাদের ভাষা ছিল এই his movement will be tie down আমরা তাকে চোদ্দ বছর কারাগারে রাখতে চাই যেন তার আন্দোলনটা মরে নিঃশেষ হয়ে যায় চোদ্দ বছর যিনি দাওয়াত দেওয়ার সুযোগ না পেলে তো আন্দোলন এমনি মরে যাবে তাদের সেই পরিকল্পনা দুষ্ট পরিকল্পনা আল্লাহর পক্ষ থেকে বাঞ্চাল হয়ে গেছে মানুষের কোনো ক্ষমতা ছিল না আমাদের তো আদৌ কোনো চেষ্টা ছিল না আল্লাহবাক এমনি করেই বাতিলকে পিছিয়ে দেন কিন্তু তাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই বাংলাদেশের কথা বলি আমরা সাড়ে তিন কোটি আহলেজ বলি আমরা যে আজকে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার জন্য সর্বাত্মক চক্রান্ত শুরু হয়েছে এটা কি কেউ বুঝে এ বোঝার মতো ব্রেন খুব কম লোকেরই আছে আপনি সাবধান করে দিচ্ছে আপনাদের সত্যিকার তাহলেজ আন্দোলনকে পছন্দ করেন দয়া করে প্রকৃত আহলাদিস হন প্রকৃত আহলেজ কখনোই শৈথল্যবাদী নয় কখনোই জঙ্গিবাদী নয় প্রকৃত আহলাদিস সর্বদা ইমানে আমলে আকিদা এবং আচরণে পবিত্র কোরআন ও সহিদের অনুসারী হয়ে থাকে সালাত আদা করে রফলে দান করে যত সেরেক বেদাত করে যাব এর নাম আহলাদিস নয় অথবা সালাতার জীবনে আমি আহলাদিস বৈশাখ জীবনে আমি হলাম কুফরি আকিদার অনুসারী আহলেদের সমানে সুদ খায় ঘুষ খায় এটা কি ওটা বৈষয়িক জীবন না কোনো আহলেজ কখনো সুদ খেতে পারে না সুদ দিতে পারে না কোনো আহলেজ কখনো ঘুষ খেতে পারে না ঘুষ দিতে পারে না তো ভেবে নিয়েছেন এগুলো বৈষয়িক জীবন হজ সব আল্লাহ মাফ করে দেবে এত সস্তা না আহলেজের যে সার্বিক জীবনটা শুধু গড়ে উঠুক করেন হাদিস অনুযায়ী এটাই কিন্তু আমাদের কামনা সেই সাথে যত আদম সন্তান আছে বাংলার জমিনে প্রত্যেককেই আমরা চাই জান্নাতি হোক আর জান্নাতি হওয়ার জন্য তাদেরকে অবশ্যই ইসলাম কবুল করতে হবে সর্বাগ্রে ইসলাম কবুল করার পরে সর্বাগ্রে তাদের কোরআন এবং সৈয়াদিসপন্থী হতে হবে মানুষের বানোয়াট কোনো মতবাদের অনুসারী হয়ে কখনোই আল্লাহ রসুলের সাফাতকে আমাদের দিন পাওয়া যাবে না বোঝা গেল যে তিয়াত্তর ফেরকার মধ্যে যে ফেরকাটি জান্নাত পাবে আমাদেরকে যে কোনো মূল্যে সেই ফেরকা অংশগ্রহণ করতে হবে লা তাসাল জাহিরিন আর হক লাজুর রহমান খাদাল হম হাতায়াতে আমুল অহম মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের মধ্যে চিরদিন একটা দল থাকবে যারা হকের উপরে দৃঢ় থাকবে তাদেরকে লোক ছেড়ে চলে যাবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না এইভাবেই তারা থাকবে কে আমাদের প্রাক্কাল পর্যন্ত আমাদেরকে যে কোনো মূল্যে সেখানেই থাকতে হবে যেখানে গেলে আমরা জান্নাত পাব একাকেই আপনি আশা করবেন না আপনাকে অবশ্যই তয়ফা এবং সুরা ফেরকা নাজিয়ার সঙ্গে থাকতে হবে কারা আছে খুঁজে নিতে হবে আপনারই দায়িত্ব খুঁজে নেওয়ার আমাদের দায়িত্ব নিয়ে আপনাকে ডেকে নেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি আসুন পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে জীবন গড়ি পছন্দ হলে থাকবেন নাহলে চলে যাবেন এটা এখতিয়ারি এজবারই নয় কিন্তু আমাকে জান্নাত পেতে হবে আর এটা পেতে গেলে আমাকে অবশ্যই জামাতবদ্ধ হতে হবে আর এজন্য দিন রাত চেষ্টা চালিয়ে যেতে হবে আমার ভাইটা জাহান্নামের আগুনে পড়বেই আমি কি কল্পনা করতে পারি আমার নিজের সন্তান জাহান্নামের আগুনে পড়ুক কোনো বাক্য কল্পনা করতে পারে যদি এই দরদ আপনার মধ্যে থাকে অবশ্যই আপনাকে দিন রাত পাগলের মতো খাটতে হবে তার লেখার যোগ্যতা আছে তিনি লিখুন তার বলার যোগ্যতা আছে বলুন টেবিলটাকে পটু টেবিলটা করুন ওপেনলি বক্তব্য দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন আপনি সেখানে বক্তৃতা করুন কিন্তু ব্যবসায়ী হবেন না সর্বাগ্রে এখলাস এখলাস যদি না থাকে সব শেষ আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করেছেন বলে আমরা পাচ্ছি এতদিন হায়াত লম্বা হওয়ার কারণ তো নাই আগামী শুক্রবারে নওয়াদাপাড়াতে আলহামদুলিল্লাহ আপনাদের বহু মেহমান আসবে সারা দেশ থেকে শুধু আহলেদিস আন্দোলনের দাওয়াতে কিন্তু তারা এখানে আসবে এই তবলিগি ইজতেমা তিরিশতম বার্ষিক তবলিগ ইজতেমা বাইশতম বার্ষিক তবলিগ ইজতেমা আমাদের হতে দেয়নি পনেরোতম বার্ষিক তবলিগ ইজতেমার দিন আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবার আসতে তার দ্বিগুণ ত্রিশতম বার্ষিক জানি না কদিন আল্লাপাকে আমাদেরকে রাজশাহীতে কবুল করেছেন যদি আপনারা আমাদের বিরোধী হয়ে যান রাজশাহী থেকে আমাদের চলে যেতে হবে তবুও আপনাদের বাতিল দাবি আমরা মানব না সবসময় মাথায় রাখবেন আহলাদিস আন্দোলন করার সুবিধা যে দেশে আমরা পাবো যে মাটিতে পাবো সেখানে যাব হিজরতের মানুষ আমরা বাড়ি গাড়ি করে এখানে চিরদিন বসে থাকার দায়িত্ব আমাদের না আমার দায়িত্ব দাওয়াত দেওয়া যেখানে যারা দাওয়াত কবুল করবে সেখানে আমরা চলে যাব আসবে আগামী সপ্তাহে সবাইকে দাওয়াত রইল এই ইজতেমাকে শক্তিশালী করার জন্যই আসবেন এবং কিছু শেখার জন্য আমল করার জন্য একটু আগেই বললাম শক্তিশালী মমিন আল্লাহ কাছে বেশি প্রিয় আমার কাসরা ফাবু এলাই এলাইহে আর যত সংখ্যা বেশি হবে তত বেশি আল্লাহ কাছে প্রিয় হবে জামাতে মুসল্লি বেশি হলে নাকি বেশি হয় না ঠিক ওরকম ইজতেমায় যত বেশি লোক হবে তত বিরোধীরা আপনাকে ভয় পাবে যখন প্রথম ইজতেমা করি এখানে কত কম লোক হয়েছিল আর এখন তো জায়গায় কোথাও তো খুঁজে পাচ্ছে না দিন দিন মানুষ যত আগাচ্ছে তত সরকার আমাদের ঘোর বিরোধী হলেও তারাও কত হিসাব করছে এখন ত্রিশ বছর মধ্যে এবারেই প্রথম চিঠি দিয়ে আমাদেরকে থানায় ডাকা হয়েছে কিভাবে ইস্তেমা করবেন অবস্থা কিভাবে সুন্দরভাবে করা যায় প্রশংসনীয় উদ্যোগ তারা গ্রহণ করেছেন এজন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ তারা বলেই ফেলেছেন এখানে বড় রাজনৈতিক দল দুটো নাম বলেছেন তাদের পরে আপনাদের ইজতেমা হল রাষ্ট্রের সবচেয়ে সর্ববৃহত্তম সমাবেশ অতএব এই সমাবেশ কীভাবে সুন্দরভাবে করা যায় আমরা আপনাদের সহযোগী আমরা আমাদের সকলে মিলে একটা সুন্দরকে গড়ে তোলার চেষ্টা করবো এবং তারা আমাদেরকে বারবার সালাম পাঠিয়েছেন কেন এটা কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো উপার্জন নয় এটা আপনাদের সকলের সহযোগিতার দুনিয়াবী ফলাফল আবুদার গেফারি বলছেন হে আল্লাহ রসুল মানুষজন প্রশংসা করে তো মনে মনে একটু অহংকার হয় যে এটাকে রিয়া হবে গোনা হবে তা আল্লাহ রসুল কী জবাব দিয়েছিলেন না হাজা আজেল বুসরা লাকুম এটা তোমাদের যে পরবর্তীকালে জান্নাতের সুসংবাদ এটা হলো তোমাদের দুনিয়াবি অ্যাডভান্স পুরস্কারের সুসংবাদ যত বেশি আহলাদিস আন্দোলন এগিয়ে যাবে তত বেশি আপনার শক্তিও বৃদ্ধি পাবে আর তত বেশি শেরক বেদাতের বিপরীতে কোনো কথা আপনি বললে সরকার আপনার কথা মেনে নিবে আর নইলে আপনার তিন পাশে মূল্য দেবে না যে দেশে দুই লক্ষ আটানব্বই হাজার পীর এখন তো প্রায় তিন লাখ ছাড়িয়ে গেছে ওই পীরের হামলার সামনে আপনার কথা দাম দেবে নাকি সরকার তাকে পীর টিকিট ঠিক রাখা যায় নইলে আমাদের ভোট থাকবে না আর এখন বুঝবে না আহলাদেশ ঠিক না করলে আমাদের একটা সমস্যা আছে এটা যদি হয় কখনো দেখবেন আপনাকে কিং হওয়া লাগবে না আপনি কিং মেকার হয়ে যাবেন আহলাদেশ আন্দোলন বাংলাদেশকে দুর্বল করার জন্য সর্বাত্মক চক্রান্ত সেদিনও ছিল আজও আছে আমাদের বাপদাদের আমলেও ছিল এই চক্রান্ত থাকবেই না থাকলে বুঝতে আমি কোনো কাজই করি নাই অত এগুলো নিয়ে আমরা আদৌ দুশ্চিন্তা করবি না আমরাও করি না শুধু আল্লাহ কাছে প্রার্থনা করবো আল্লাহ তুমি এই আন্দোলনকে কবুল করে নাও এবং একে নির্বিবাহ করো যদি কেউ বিরোধিতা করে শত্রুতা করে আল্লাহ তুমি তাদেরকে পিছিয়ে দাও এবং তোমার বন্ধুদেরকে এগিয়ে নাও আল্লাহ পাক আমাদের সবাইকে তবলিগ ইস্তেমার সফল করার তৌফিক দান করুন আকুল কৌলি হাজা আস্তাকুল্লা আলী আলাকুম আলী সাহেব মুসলিমিন الحمد لله الحمد لله نحمده